কিন্তু হুজুর যে করে দিলেন স্নান তিন মিজির হাদিস আফজল জিক্রিল্লাহ আর আরে বেটা কোথায় গেল নবী পঞ্চাশকে পাস করতে পারেন কেটে করে দিয়েছো বেটা তুমি বলো হালে হাদিসরা হচ্ছে নাপিত এরা ইবাদত কাটে বেটা তুমি কালেমা কেটেছো আমাদের হালে হাদিসকে বলে এক মানুষ যেটা ইবাদতকে কাটে বিশ টাকার তারাবিকে আট করে দিল তিন ডাকাত বিদেরকে এক ডাকাত করে দিল এরা হচ্ছে নাপিত কাঁদতে কাটতে ছোট করে দিচ্ছে ইসলামকে বেটা আমরা তো ইসলামের আমলকে কেটেছি তোমরা যে জিকিরের মধ্যে কালিমাকে কেটে দিয়েছো একদম লেন্স কেটে দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ আফজল জিকরি বলা হয়েছে আল্লাহ নবীর হাদিসে আর তোমরা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে তোল পার করে দিচ্ছ আর কিছু কিছু মানুষ আছে ইল্লাল্লাহ গোটায় বলে না শুধু লা লা করে চলে যায় আর কিছু পরে আর কিছু কিছু হুজুর আছে ওরা শুধু হো হো করে চলে যাচ্ছে এরপর জিকির শয়তানি টিকিং বাজি এটা পরিষ্কার শয়তানি নবী পঞ্চাশকে পাঁচ করতে পারে না তুমি কালেরকে কাটতে পারো বাটা আহলে হাদিসকে আবার বলা হয় তোমরা নামাজ চোর বাট আমরা যদি নামাজ চোরে তুমি কালেমা চোর কালেমার অর্ধেক কেটেছো আমরা যদি নামাজ চোর হই তোমরা গরিব মিসকিনের খাদ্য চোর তোমরা খাদ্য চুরি করছো গরিব মানুষের কিভাবে সেই বুখারি কিতাব জাকা হাদিস না পনেরোশো তিন আল্লাহ নাই বলেছেন জাকাতুল জাকাতুল ফিতার আমি ফরজ করেছি একসা খাদ্য দ্রব্য দিয়ে বেটার চিটিং বাস তুমি কতটুকু দাও হাফসা দাও তুমি হাফসা দাও আমরা আড়াই কেজি দিই আর তুমি কতটুকু দাও এক কেজি আড়াইশো গ্রাম দাও মা এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম দাও তো গরিব মিসকিনের হক কি হক না কথা বলেন গরিব মিসকিনের হক আড়াই কেজি ফিতরা পাবে আর তুমি গরিব মানুষের হককে নিজের পকেটে ঢুকে নিয়েছো এক সাত জায়গাতে হাফ সা দিচ্ছ আবার আহলে হাদিস দেখে বলছো তোরা আমল চোর বাটা তুমি হচ্ছে খাবার চোর তুমি বান্দার হক মেরে খাচ্ছ গরিব স্কিনের হক মেরে খাচ্ছ আমরা তো ইবাদত যদি কমিয়ে দিই আল্লাহর সঙ্গে জড়িত পাপ রাত্রে তো করবো আল্লাহ আমি গুনাগার বান্দা আমি ফাঁসে আমি ফাঁসের আল্লাহ সুবানো আমি ইবাদত করতে পারি না আল্লাহ আমি নফল তারাবি বিশ টাকার পড়ি আট টাকার পড়েছি আল্লাহ আমি ফাঁসে ফাঁজে মাসাল্লাহ তুমি ক্ষমা করে দাও চট করে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু চিটিং বাস তুমি গরিব মানুষের অর্থ নিয়েছো তুমি তাদের হক নষ্ট করেছো কাবা শরীফের গ্রাফ ধরে কাঁদলেও এই বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না বুঝবে কথা বুঝে নিবে মৃত্যুর পর কার সঙ্গে কথা বলছো কাদেরকে কি বলছে হিসাব করে দেখবে আল্লাহ সুবানা কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো সকল বলি আল্লাহ আমিন সমিত দর্শক মন্ডলী আলোচনার সার সংক্ষেপ আবার বলে দিই বিদাত এটার অর্থ নতুন কিছু বিদাতের সেরই অর্থ এমন কিছু ইবাদত আমল যে নবী করেনি সাহাবিক করেনি এবং মুসলিম উমার ইজমা দ্বারা প্রমাণিত নয় এগুলোকে বলা হয় বিদাত দুই বিদাতে হাসানা ইমাম আবনীপার নিকটে করা জায়েজই নয় ইমাম সাফি বলেছে জায়েজ তিন বিদাতে হাসানা শরীয়তে তৈরি করা জায়েজ নয় আমি সাতটে পয়েন্ট বলেছি এক বিদাত আল্লাহ সুবহানাহু তারা দিন তৈরি করতে পারে দুই আল্লাহ দিন দিনকে মোকাম্মাল সম্পন্ন করেছে তিন নবী সে দিনকে মোকাম্মাল সম্পূর্ণ প্রচার করেছে চার নাবির রসুলের ইখতিয়ার নাই শরীয়তের মধ্যে কোনো কিছু তৈরি করবে হুজুর তোমার কোনো কিছু ইখতিয়ার নাই আল্লাহ দিন ইসলামকে মোকাম্মাল করেছে সমস্ত হাসানা দিয়ে এরপরে কোনো হাসানা থাকতে পারে না আল্লাহ সুমান তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত দর্শক আর দুটো পয়েন্ট বলবো ভাই এই চারটে পয়েন্ট কি যথেষ্ট ছিল না এই চারটেতে যথেষ্ট বিদাতে হাসানা আছে জাররা পরিমাণে জায়গা ফাঁকা নেই ইসলামে শূন্য পরিমাণেও নেই শূন্য পরে একশো কোনো শূন্য লাগান আর কোনো জায়গা নেই যে কোনো হুজুর ঢুকিয়ে দিবে বিদাতে হাসানা সিল মেরে এমন জায়গা নেই তাও দুটো এখনো আমি বলবো তারপরেও কোনো হুজুর কোনো হুজুরকে যদি মনে করেন না বুঝলাম আল্লাহ দিন তৈরি করতে পারে আমরা একটু একটু পারি বুঝলাম নবীদের এখতিয়ার নাই দিন তৈরি করা কিন্তু আমরা বুজুর্গ আমাদের এখতিয়ার আছে এরকম ধারণা করে কেউ যদি মনে করে যে শরীয়তের মধ্যে কোন নতুন একটা ইবাদত তৈরি করব চিন্তা করছে কি করছে কথা বলেন চিন্তা করছে এটা করলে কেমন হয় উদাহরণ ধরেন বলেই দিই ধরেন মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই এখন আপনাদের ইমাম সাহেব বলছে মসজিদে ঢোকার সময় তো দোয়া আছে আজান দেব আর মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো আমি যত মুসল্লি আসবে সবগুলো দাঁড় করে দাঁড়া ঢুকবে না সবাই যখন জমা হয়ে যাবে ইমাম সাহেব তখন হাত তুলে মসজিদে ঢোকার দোয়া পড়বে আর আপনার সবাই আমিন আমিন করবেন কথা আমার বুঝতে পারছেন না মনে হয় মানে ইমাম সাহেব চিন্তা হচ্ছে এটা করলে কেমন হয় কারণ মসজিদে ঢোকার তো দোয়া আছে আসমান দাউদের চোদ্দশো অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন বান্দা যদি আল্লাহর দিকে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না ইমাম সাহেব বুঝেছেন পণ্ডিত মানুষ গবেষক মানুষ আলেমে দিন বড় বুজুর্গ পীর বাবা উনি তখন চিন্তা করছে তাহলে এটা করলে বেশ ভালোই হবে আর বিদায় নিহায়াতে আছে সবাই মিলে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ বেশি বেশি তাড়াতাড়ি দোয়া কবুল করে নেয় সমস্ত হাদিস গেলে ঘুরপাক খাচ্ছে আপনাদের ইমাম সাহেবের মাথায় দিন শেষে একটা জুম্মাদিনে একটা ঘোষণা দিল আগামী আসর থেকে শুরু হয়ে যাবে আমাদের এই সুন্দর বিদাতে হাসানা যদি এরকম চিন্তা করে এই চিন্তা করা দেখতে এই ইম্মতকে কাউকে দেয়নি আল্লাহ সুবান তালা চিন্তাই করতে পারবে না যে আমি শরীর তোমাদের ইবাদত তৈরি করব দলিল একটা করে না একটা হাদিস মানে প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে দিচ্ছি যেন আপনারা নিজেরাই এখান থেকে তথ্য গবেষণা করতে পারেন পবিত্র কোরআন খুলবেন সুরা হুজুরাত সুরা নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর এক আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাদিন আমানু হে বিশ্বাসীগণ লা তুকাদ্দিমু তোমরা অগ্রগামী হইও না কার আল্লাহ এবং তার রসুলের আগে এগিয়ে যেও না আগে এগিয়ে যাওয়া মানে কি মানে আল্লাহ যা দেয় নাই তা মাতব্বরি করতে যেও না নবীর যে ইবাদত আমল দেয় নাই তার মাতব্বরি করতে যেও না মানে আপনি শরীয়তে নতুন কিছু তৈরি করবেন যেটা আল্লাহ নবী থেকে প্রমাণিত নয় এখান থেকে আল্লাহ বলছে খবরদার অগ্রগামী হয়ে না আমার নবীর আগে এগিয়ে যেও না আমি যে কথা বলিনি তার আগে এগিয়ে যেও না আল্লাহ ধামকি দিচ্ছে আল্লাহ হুমকি দিচ্ছে আল্লাহ স্টপ করতে বলছে খবরদার এই চিন্তা তুমি করবে না চিন্তা করাই তো নিষেধ ইবাদত তৈরি করা তো অনেক পরে কথা সুনানে আবু দাউদ কিতাবু সুন্নাহ হাদিস নাম্বার 4607 আল্লাহ নবী আবার বলছে ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর সাবধান ধমক সাবধান ওই সমস্ত নতুন কাজ থেকে মুহদিসাতিল বিদা কারণ শরীয়তে যা কিছু নতুন তৈরি করবে সবগুলো বিদা বিদাতিন দলালা আর প্রত্যেক বিদাত হচ্ছে গমরাহি নাসাই হাদিস আপনাকে বলেছিলাম যে বিদাত তৈরি করবেন ইবাদত তৈরি করবেন এই কথাতে হুমকি আছে ধামকি আছে সাবধান নতুন ইবাদত তুমি সাবধান আল্লাহ নবী হুমকি দিয়েছে কি দেয় নাই ধামকি দিয়েছে কি দেয় নাই ধমক দিয়েছে স্টপ চিন্তাই করবে না ইসলাম যতটুকু আছে মুকাম্মাল নতুন করে ইবাদত তৈরি করার কোনো জরুরাত নেই